দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে কীভাবে একটি one X bet account sign up করতে হয় তো আমি প্রথমেই বলবো যে বেড করাটা সম্পূর্ণ বাংলাদেশে ইলিগেল তো বেড করা বা না করাটা আপনার ব্যাপার তো এতে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা কোন ব্রাউজারে চলে আসবো অথবা আপনি যে কোনো ব্রাউজার নির্বাচন করতে পারেন তো এখানে এসে আপনি ওয়ান স্পিড লিখবেন লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে এসে আমরা এখন ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলব তো উপরে বাংলাদেশ থাকবে এন্টার প্রোমো কোড এখানে আপনি লিখে দেবেন যে ভিআইপি সেভেন্টি টু বিডি তো আমি এইটি প্রোমো কোডটি বসিয়ে দিচ্ছি ভিআইপি সেভেন্টি টু বিডি তো এটি দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড তো ছবিটি আপনি এখানে সেভ পিকচার অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার ইউজার এবং পাসওয়ার্ডের তো এখানে সেভ পিকচার অথবা আপনার স্ক্রিনশট নেবেন দেন আপনাদের যা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করে নেবেন মোবাইল নাম্বার সাথে সাথে অথবা পরবর্তীত করতে পারবেন তো মোবাইল নাম্বার ভেরিফিকেশন না করলে কিন্তু ওয়ান এক্সপেড থেকে আপনি নগদ রকেট ডি ডিপোজিট করতে পারবেন না ওয়ান এক্সপেডে তো এখানে এসে যে পেন্সিলের মতো ইডিট ব্যবসা বাটনটি আছে ওখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ইউজার নেম আপনার চাইলে পাসওয়ার্ড যেটা দিছে আগের পাসওয়ার্ডটি দিয়ে পাসওয়ার্ড পরিবর্তনও করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে ড্যামো এখন দেখাচ্ছি এটা তো এখানে ইউজার নেমের জায়গায় আপনি এমন ইউজার নেম দেবেন যেমন আমি এখানে একটি ইউজার নেম বসাচ্ছি তো আপনারা আপনাদের নাম অনুযায়ী ইউজার নেম বসাবেন তার ইউজার নেমটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে না হলে কিন্তু আপনি কোনোভাবেই পরবর্তীতে অ্যাকাউন্ট লগ করতে পারবেন না বা কোনো সময় খুঁজলে ইউজার নেম খুঁজলে যদি আপনি ভুল মানে দেন তাহলে অ্যাকাউন্ট লগ করতে পারবেন না একটু ঝামেলায় পড়বেন তো এখানে আমি একটি ইউজার নেম দিচ্ছি তো এখানে ইউজার নেমটি আমি বসে দিচ্ছি তো আপনারা আপনাদের মতো ইউজার নেমটি এখানে বসাই দিবেন এটি দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল তো এখানে আমি আমার ইমেলটি বসাই দিব তো ইমেলটি এখানে বসানোর পর এখানে লিংক ইমেল মানে এটি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে ফোন আছে বা যে জিমেলটি আপনি এখানে অ্যাড করছেন সেই যেখানে একটি এস এম এস যাবে তো এই এস এম এসটি আপনারা স্পাম এস এম এস মানে স্পামে পাবেন জিমেলে গিয়ে তো ওখানে গিয়ে যে লিঙ্কটি দিবে ওই লিঙ্কটিতে ক্লিক করলে আপনার যে ইমেল কনফার্মেশন হয়ে যাবে তো এখানে ফার্স্ট নেম এবং শিওর নেম ফার্স্ট নেমের জায়গায় আমি এমডি জাহিদ দিচ্ছি এবং শিওর নেমের জায়গায় হাসান দিচ্ছি তো এরপর ডেট অফ বার্থে এখানে এসে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে বাদিকে এখানে ক্লিক করে আপনার শালটি আগে নির্বাচন করবেন শাল নির্বাচন করার পরে এখানে মাস আসবে তো আপনি মাসটি নির্বাচন করবেন তো মাস নির্বাচন করার পর সবার শেষে আপনি ডেট নির্বাচন করবেন তো এখানে আপনার জন্মস্থানের কথা বলছে তো আপনি আপনার থানার নামটি দিয়ে দিবেন পরবর্তী অপশনে তো এখানে এসে আপনি আপনার আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন এখানে ডকুমেন্ট ইস্যু মানে ডকুমেন্ট ইস্যু আপনার স্মার্ট কার্ড বা স্মার্ট কার্ডের পিছনে বা পিছনে লেখা থাকবে একদম হাতের ডান কোনারে তো সেই ডেটটি এখানে বসায় দিবেন এরপর আপনি আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস আছে সেটি দিয়ে দিবেন তো আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এরপর আমরা সেভে ক্লিক করব আমাদের মোটামুটি সব কিছু বসাইছে তো ইনফরমেশন সেভ সাকসেসফুলি তো আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি হয়ে গেছে তো এখানে আপনারা অবশ্যই ইমেল যে যে ইমেলটি আপনি বসাবেন সেই ইমেলে একটি লিঙ্ক যাবে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেন ইমেল কনফার্মেশন হয়ে যাবে তো অবশ্যই আপনারা ফোন নাম্বারটি ভেরিফাই মানে ভেরিফাই করে নেবেন ফোন নাম্বার ভেরিফিকেশন ব্যতীত কিন্তু আপনি কোনোভাবেই ওয়ান এক্সপেড বেডে আর কি বিকাশ নগদ রকেট দিয়ে টাকা ডিপোজিট করতে পারবেন না তো আমি এখানে আমার ফোন নাম্বারটি ভেরিফিকেশন করে নিচ্ছি তো আপনারা এভাবে ফোন নাম্বার বসায় দিবেন জিরো ছাড়া জিরো ছাড়া বসানোর পর এখানে লিঙ্ক ফোন এখানে ক্লিক করবেন দেখবেন যে আপনার মোবাইলে একটা একটি কোড গেছে তো এই কোডটি এখানে বসায় দিবেন তো যেহেতু আমি একটি এখানে ডেমো অ্যাকাউন্ট খুলছি তো আপনাদের দেখানোর জন্য আমি দিয়ে দিলাম তো কোডটি সুন্দর করে এখানে বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট তো আমার ভিডিওটি যদি আপনার সামান্যতম কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন কোনো সমস্যা হলে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে কোনো প্রয়োজনে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাকে নক দেবেন